to hear regularly for a long time to help us to get free of that conditioning. The more we give our attention to that hearing, then the more this disease can be removed. So we've been out on parikrama, we've been visiting the different dweeps. Uh, we, we, we went first to Antardweep, which is actually where the parikrama ends. But we find that on the final day of the parikrama, there's always so many people, there's just so many different parikramas, different temples, uh, Gaudiya Mats and so many other people, Babajis and so on, they're all having their parikramas. So it's very difficult that we can get into that Chaitanyam into the, uh, um, the Yoga path on the final day. So instead of going to the Yoga path, we have our own uh, assembly point, which is in Mayapur Dham itself, in Mayapur, in our own temple, on our own land. And remember, there are seven parties out on Parikram just from ISKCON. You've got the four Bengali parties, You've got the Tamil party, you've got the Hindi party, and then our own party here. So the Bengali parties are like 2,000, 2,500 people each one. And they're very organized. They have wonderful kirtans, very sweet kirtans, very, very easy for them to organize themselves because they're in the culture, they're born in it, they're brought up in it, and it's just so natural for them. So that we all meet together, everyone comes together the, on the final day. But actually parikrama is supposed to end at the Antardweep. We began in Antardweep and we end there at Antardweep. And then the first island we're meant to go to we haven't visited yet. We didn't go to Samantadweep. Samantadweep is the place of hearing. Now, devotional service begins by hearing. Our parikrama was meant to begin in Simantadweep, but because there are seven parties, it's not possible that every party can follow the same schedule. So some party, one party, they got the opportunity, they could go to Samantadweep. We began in Godrumadweep. Our parikrama was in what should have been the, the second day of parikrama. We were in Godrumadweep on the first day. And Godrumadweep is a place of chanting, right? Chanting. And who chants in Godrumadweep? Well, Lord Shiva comes and chants. If you're going to leave your body and go to Madhvip, it said Lord Shiva comes and he chants what name? Yes, he comes and personally chants the holy name into the ear of a soul who's departing from the world in that place. Go means cow and Druma means tree. Yes. There's a cow under the tree. And what's special about that cow? That is Surabi cow, right? The Surabi cow resides there eternally in Godruma Dweep. And we saw how Srila Bhaktivinoda Thakur resided there. Lord Nityananda also was there and began, the, Lord Nityananda had his Namhata preaching, going out from there. And Indra himself also came there. Indra came there to get, because Indra understood he had committed a great offense against Lord Krishna by trying to inundate Vrindavan and to kill all the cows and all the people in Vrindavan with his Samvantarka clouds. So Indra, after that Govardhan Lila, Indra felt very guilty. Of course, he did go to Govinda Kund and he begged forgiveness from Lord Krishna and he did do Abhishek of Krishna at that time. But Krishna didn't give him much attention, you know, because he thought this stupid Indra tried to kill all the people in Vrindavan. So Indra didn't get a lot of attention from Lord Krishna and he felt very guilty. I must do something to atone for that. So he went to that place where Surabhi resides here at Godramadweep and he chanted the holy name of Gauranga and, and the, after some time the Lord appeared and the Lord told Indra that when I manifest myself in the Kali Yuga, you can also come and take part. And this, this way you can become humble and purified. So Indra got that blessing. Just like Haridas Thakur, we say Brahma Haridas, that uh, Lord Brahma, he went to the, the Yoga pit until he was in unterdweep, And he was also feeling very guilty. Actually, Brahma's offense was even greater than the offense of Indra's because Brahma took away all the cows and all the cowherd boys from Lord Krishna. So he denied Lord Krishna the association of all of his very dear devotees. So Lord Brahma's offense was very bad and he also wanted to get forgiveness and he thought that because I'm I think I'm the controller of the universe, I'm so proud, I should become humble. And so he got the benediction that he would take birth in the Lord's pastimes in Kali Yuga, that he would take birth in a non-Hindu family. And in this way he would be a humble devotee. And Haridas Thakur, uh, as a non-Hindu, he was not able to enter the temples. Even though he went to Jagannath Puri, he was simply chanting the holy name and seeing the chakra on the top of the temple of Jagannath Puri. He never went inside any of the temples, and neither did Rupa and Sanatan. All right, we have to stop now. So deities are coming. how long? Okay. So we're going to finish anyway. Uh, we'll have questions and answers in a little after Arti. We'll go on maybe we can get Nishinga Maharaj, Bhakti Nishinga Swami to come and join for questions and answers. I'll ask him. He didn't want to talk today. I did ask him, would you like to address? He didn't want to talk, so I, I didn't push him. But he's a very powerful preacher he's studied a lot, he's very rich in knowledge. Srila Prabhupada ki. Anladım. जय गौरनिताय गौरनिताय गौरनिताय जय गौरनिताय जय गौरनिताय गौरनिताय गौरनिताय निताई गौरांग निताई गौरांग निताई गौरांग गौर हरि निताई गौरांग निताई गौरांग निताई गौरांग गौर हरि जय सचिनंदन जय सचिनंदन जय सचिनंदन गौर हरे गौरा गौरा गौर हरे गौरा गौरा गौर हरे गौरा गौरा गौर हरि निताय गौरांग निताय गौरांग निताय गौरांग निताय गौरांग गौरा गौरा गौरा गौरा गौरा गौरा गौरा गौरा गौरा गौरा गौरा गौरा गौरा निताय गौरांगा निताय गौरांगा निताय गौरांगा निताय गौरांगा निताय गौरांगा गौर हरे पतित पावन गौर हरे युग अवतारे गौर हरे सच मत बन भन गौर हरे विष्णु प्रिया बन धन गौर हरे निताई करांगा निताई करांगा गौर हरे गौर गौर गौर गौर गौर हरे गौर गौर गौर गौर गौर हरे निताय गौरांग निताय गौरांग निताय गौरांग निताय गौरांग निताय गौरांग Jai Guru Rani Sai Jai Guru Rani Sai Guru Rani Sai Guru Rani Sai Jai Guru Rani Sai Jai Guru Hari Ho Hari Ho Hari Ho Hari Ho Hari Ho Hari Ho Hari Ho Hari Ho Hari Ho Kiva Jaya জয় চাঁদে আরতি কোশো শিব জয় গৌরা চাঁদে আরতি কোশো চাঁদে আরতি কশোভনে জগনলো বনে पिता मामेका तथा देवस्थे नैनिता ता मामेका तथा देवस्थे रत्न सिंहासन আছে গোরাজা রত্ন সিংহাসন Shower gulaya, shower gulaya, बाज घंटा बाजे बाज करता शिव शंखा बाजे घंटा बाजे बाज करता शिव शंखा बाजे घंटा बाजे बाजे करता शिव सखा बाजे घंटा बाजे बाजे करता बाजे মাধুর মাধুর মাধুর মাধুর শঙ্কা বাজে শঙ্কা বাজে মাধুর মাধুর মাধুর শঙ্কা বাজে শঙ্কা বাজে Hare Hare नमो विष्णुपदाय कृष्ण कृष्णाय भूतले श्रीमद्भक्ति स्वामी नितनामिने विष्णु कदाय कृष्ण प्रसाय भूतले श्रीमत भक्ति वेदांत स्वामी तिनामिने सरस्वत दे गौरवाणी प्रचार निर्विशेषन्यवादी संगवादी अष्टादश तारिणी सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवाणी पाठचारिणे जय कृष्ण प्रभु नित्यानंद जय श्री कृष्ण चैतन्य प्रभु श्री गदाध शिव सदी और भक्तवेंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद शिव सदी गौरा भक्तवेंद्र जय कृष्ण प्रभु नित्यानंद शिव सदे गौर भक्तवेंद्र नित्यानंद गदाधर शिव सदी गौर हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे हरे राम हरे राम राम राम हरे हरे हरे कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्णा हरे हरे हरे राम हरे राम राम राम हरे हरे हरे हरे हरे हरे हरे राम हरे राम राम राम हरे हरे हरे कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्णा हरे हरे हरे राम हरे राम राम राम हरे हरे हरे राम हरे राम हरे हरे हरे राम हरे राम राम राम Rama Hare Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Ram Hare Ram Ram Ram Hare Hare Hare Ram Hare Hare Ram Krishna Hare Hare Hare Ram Hare Ram Ram Ram Hare Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Ram Hare Ram Ram Ram Hare Hare हरे हरे हरे राम हरे राम राम राम हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे हरे राम हरे राम राम राम हरे हरे हरे सरकार है हरे राम हरे राम राम राम हरे हरे हरे हरे हरे हरे हरे राम हरे राम राम राम हरे हरे हरे जग सरकार Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Rama Hare Rama Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Shri श्रीमधीश डिवाइन के भक्ति सिद्धांत गोस्वामी ठाकुर प्रपाद महाराज की अनंत कोटि वैष्णव वृंद की नामाचार्य श्री हरदास ठाकुर जी की प्रेम से गो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद की श्री श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन की गंगा माई जमुना माई जी की बिंदी देवी तुलसी महारानी जी की श्री श्री मधुरा वृंदावन धाम की नवदीप मायापुर जगन्नाथपुरी द्वारकापुरी धाम की श्री श्री राधा माधव जी की श्री श्री गौर निताई जी की नवदीप मंडल परिक्रमा की जय ऋतुद्वीप की जाह्नवीद्वीप की निताई गौर प्रेमानंदी all glories to the assembled devotees all glories to the assembled devotees all glories to the assembled devotees all glories to Shri Shri Guru and Gauranga all to Srila Prabhupada की जय औलाद औलाद दाई ने हिरण्य कोशे पूर्व सोहार हिरण्य कोशे पूर्व सोहार सिला टंका न खालाए सिला टंका न खालाए तो निसिंगो पर तो निसिंगो जड़ो जड़ो जामी तो नितिको सिंगार जाए सिंगार बोहे सिंगार जाए सिंगार कोई दिल के सिंगार दए नानो सिर दमदे तारा नाम दमदे नानो सिर दमदे तारा नाम दमदे अभु कमल परे अद्भुत पख बेसीआ गजा गो तेरी सहारे प्रभु गजा गो तेरी सहारे प्रभु गजा गो तेरी सहारे जगदीश हरे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे ಮುಳ್ಳದ್ವಾರ ಮುಳ್ಳದ್ವಾರ ಜಯ ಕೊಟ್ಟು ಮುಲ್ಲ ಜಯ ಜಯ ಪ್ರಭುಪಾ ಪ್ರಭುಪಾ ಪ್ರಭುಪಾ ಪ್ರಭುಪಾ समस्त भक्ति विनाश नृसिंहदेव भगवान की भक्त सगुनी प्रहलाद महाराज की जय गौर प्रभु नंदे কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে कृष्ण कृष्ण कृष्ण हरे हरे हरे राम हरे को हरि को जय जय प्रभु प्रभु प्रभु जय जय प्रभु Gaur Premanande So we welcome all of our guests from Janu Dweep, the residents of Janu Dweep, who have come to attend our evening program here. তো আমরা এই জাহ্নু দ্বীপের বসবাসকারী সকল আবাসিককে আমরা আমাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাই We are taking part in the annual parikrama of Navadvip Mandal. আমরা বাৎসরিক নবদ্বীপ ধাম পরিক্রমাতে যুক্ত হয়েছি This is our fourth day out on the parikrama. এটা আমাদের চতুর্থ দিবস এই পরিক্রমার And we will be out for four more days. We will complete after four more days. আবার আমরা চার দিন যাবত এরকম যাত্রা করব So every year we bring devotees from different parts of the world to come and take part in this parikrama. তো প্রতি বছরের নাও এবছরও পৃথিবীর বিভিন্ন প্রান্ত দেশ থেকে আমাদের এই ইন্টারন্যাশনাল গ্রুপে ভক্ত এসেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে We have seven parikrama parties going round Navadvip Mandal at this time. We're divided into seven groups because the numbers are quite large. এই বছর আমরা সাতটি গ্রুপে ভাগ হয়ে পরিক্রমা করছি কারণ সংখ্যা অনেক বেশি We have four Bengali groups, we have one Hindi group, we have one Tamil group, And this group here, this is what we call the international group. তো আমাদের চারটি বাংলা ভাষীর গ্রুপ রয়েছে একটা তামিল রয়েছে একটা হিন্দি রয়েছে আর আমাদের এই ইন্টারন্যাশনাল গ্রুপ একটা রয়েছে So only some of the members are here in the evening because a, a good percentage of the people taking part in the party, in the parikrama, they've gone back to spend the night in Mayapur and they'll come back in the morning. তো আপনারা এই গ্রুপে দেখছেন খুব কম সংখ্যক ভক্ত রয়েছে কারণ কারণ কিছু ভক্ত আমাদের মায়াপুরে বাসে করে গিয়েছেন আবার সকালে ওরা আমাদের এই পরিক্রমাতে যোগদান করবেন So this parikrama has a history which goes back to the times of Lord Nityananda. Lord Nityananda who was the associate of Sri Chaitanya Mahaprabhu. So this parikrama has a history which goes back to the times of Lord Nityananda. সময় থেকে লর্ড নিত্যানন্দা হি ব্রট জীব Goswami on parikrama Jiva Goswami was nephew of two great scholarly devotees name Rupa and Sanatana who were disciples also of Chaitanya Mahaprabhu তো এটা পরিক্রমা প্রথম শুরুয়াত করেন জীব গোস্বামী নিত্যানন্দ প্রভুর সাথে এই জীব গোস্বামী হচ্ছেন রূপ ও সনাতন গোস্বামীর ভাইপো Lord Nityananda brought him around all the places and showed him the different islands of Navadvip and told him the pastimes which took place in each place. তো নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী নিয়ে এই প্রতিটি দ্বীপে দ্বীপে পরিভ্রমণ করেন এবং সেখানে লীলাস্থলীর বর্ণনা জীব গোস্বামীকে করেন This morning we began our parikrama. Uh, we we came over from uh, Kola Koladweep. We came into the uh, Ritu Dweep. Uh, was, no, yes, Ritu Dweep. We came to uh, Chapa. Sa Samudragar. We were in Samudra Gar this morning. Then we went to Champahati. তো আজ সকালে আমরা কলতীর থেকে যাত্রা শুরু করি তো প্রথমে সমুদ্রগড়ে আসি এবং পরে চাপাহাটিতে আমরা অবস্থান করি So uh, in the islands of Navadvip, there in the island of Ritudweep. তো আমরা যে আইল্যান্ডের মধ্যে রয়েছে তা আজ ঋতুদ্বীপের অন্তর্গত And we saw the deity of Gorgadahar there in Champahati, the deity which had been worshipped by Vidya, Vid, uh, Vanina, who was the brother of Gadadhar Pandit. So আজ আমরা চাপাহাটিতে যে বিগ্রহ দেখলাম গৌর গদাধর তার দ্বিজ বাণীনাথ পুজো করতেন তিনি হচ্ছেন গদাধর পণ্ডিতের ভাই And we also heard how Jayadeva Goswami used to reside there in Champahati. Sri Chaitanya Mahaprabhu used to take great pleasure in hearing the poems of Jayadev Goswami. শ্রী Chaitanya Mahaprabhu, Jayadev Goswami বিরচিত Kadbo, ও খুব উৎসাহের সাথে শ্রবণ করতেন Sri Chaitanya Mahaprabhu, of course, appeared in Mayapur, the birthplace, the Yoga Pith is there in Mayapur, where Chaitanya Mahaprabhu advented in this world. চৈতন্য মহাপ্রভু মায়াপুরের যোগপীঠে জন্মগ্রহণ করেছিলেন আবির্ভাব হয়েছিলেন So he was in Grihastha Lila for the first 24 years of his manifest pastimes. তো উনি চব্বিশ বছর গৃহস্থ লীলা করেছিলেন Then, after 24 years in Grihastha life, he entered into the sannyas life and he left Mayapur and went to live in Jagannath Puri. চব্বিশ বছর গৃহস্থ লীলা সম্পাদন করার পরে চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে চলে গিয়েছিলেন সন্ন্যাস গ্রহণ করে So Sri Chaitanya Mahaprabhu used to take great pleasure in reading the writings of three very great devotees. চৈতন্য মহাপ্রভু তিনজন কবির এই কবিতা কাব্যগুলো পাঠ করতে খুব পছন্দ করতেন তো তাদের মধ্যে তিনজনের নাম হচ্ছেন একটা হচ্ছে চন্ডিদাস একজন হচ্ছে বিদ্যাপতি আর একজন হচ্ছে Jayadeva Goswami Jayadeva Goswami use to live in Champahati and he wrote beautiful particularly the Gita Govinda, the most famous of all of his writings. Jayadeva Goswami চাপাহাটিতে থাকতেন এবং তিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন So Chaitanya Mahaprabhu used to relish hearing these songs of Jayadeva Goswami. So Chaitanya Mahaprabhu খুব anandir সহিত এই Gita Govinda, যা জয়দেব গোস্বামী বিরচিত তা শ্রবণ করতেন we are relishing the chanting of the holy name, the Hare Krishna mantra. Amra Hare Krishna mantra je job korar আনন্দ লাভ korchi. The chanting of Hare Krishna mantra is the Yuga Dharma. Chaitanya in the Chaitanya Charitamrita it is stated Kali Yuga Dharma Hari Nam Sankirtan Krishna Shakti Vininahe Tara Pravartan So, Kali Yuga te, আমাদের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন তো চৈতন্য মহাপ্রভু বলছেন করি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন Chaitanya Mahaprabhu was living in Puri so many years most of his time every day was spent doing sankirtan Chaitanya Mahaprabhu জগন্নাথপুরীতে যখন অবস্থান করছিলেন তখন সব সময় তিনি হরিনাম সংকীর্তন করে সময় ব্যতীত করতেন he did not spend much time speaking philosophy to people, but only few very special people he spoke philosophy. তো উনি বেশি দর্শন অন্য সবার সাথে আলোচনা করতেন না শুধু কিছু বিশেষ ব্যক্তির সাথে তিনি দর্শন আলোচনা করতেন but for the ordinary people the holy name the mahamantra sankirtan জনসাধারণের জন্য তিনি রেখেছিলেন এই হরিনাম মহামন্ত্র শুধু নাম সংকীর্তনে রেখেছিলেন And Srila Prabhupada tells us there are three mantras, three mantras for Sankirtan. তো শ্রীলা প্রভাত আমাদের বলেছে যে আমাদের তিনটা মন্ত্র রয়েছে পঞ্চতত্ত্ব মন্ত্র পঞ্চতত্ত্ব মন্ত্র জয় শ্রী কৃষ্ণ চৈতন্য Shri Krishna Chaitanya, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য Prabhu Nityananda, প্রভু নিত্যানন্দ Sri Advaita, শ্রী অদ্বৈত Gadadhar, গদাধর Srivasadev, শ্রীবাসাদি Gaur Bhaktavinda. গৌর ভক্তবৃন্দ This is Panchatattva mantra. এটা হলো পঞ্চতত্ত্ব মন্ত্র It is said there are no offenses in chanting Panchatattva mantra. এই পঞ্চতন্ত্র মহামন্ত্রে জপ করলে কোনো অপরাধ থাকে না the Panchatattva, chanting the names of the Panchatattva, they give great mercy and they help, they prepare us to chant the holy name of Lord Krishna. The এই পঞ্চতত্ত্ব মন্ত্রে জপ করলে আমরা খুব কৃপা পেতে পারি পঞ্চতত্ত্বের এবং এখানে আমরা ভগবানের যখন হরিনাম জপ করি তাতে কোনো অপরাধ থাকে Before trying to chant the Hare Krishna mantra, we first chant the Panchatattva mantra. তো প্রথমে হরিনাম জপ করার পূর্বে আমাদের পঞ্চতত্র মন্ত্রে জপ করা উচিত And Chaitanya Mahaprabhu himself, he had another mantra which he was very fond of chanting. চৈতন্য মহাপ্রভুর আরেকটা মন্ত্র খুব নিজের প্রিয় ছিল He would chant Hare Haraye Namah Krishna Yadavaya Namaha हरिहराय नम कृष्ण यादवाय नम हरे हराय नम कृष्ण यादवाय नम हरिहराय नम कृष्ण यादवाय नम गोपाल गोविंद राम श्री मधुसूदान गोपाल गोविंद राम श्री मधुसूदान गोपाल गोविंद राम श्री मधुसूदान गोपाल गोविंद राम श्री मधुसूदाम हरे हराय नम कृष्ण यदवाय नम हरे हराय नम कृष्ण यदवाय नम हरे हराय नम कृष्ण यदवाय नम हरे हराय नम कृष्ण यदवाय नम गोपाल गोविंद राम श्री मधुसूदान गोपाल गोविंद राम Ram, श्री मधुसूदान गोपाल Govinda, Ram, श्री मधुसूदान गोपाल Govinda, Ram, श्री मधुसूदान So these are the three mantras, of course. Panchatattva mantra, Hare Krishna mantra, and this mantra which I was just chanting, Hare Hare Namah Krishna. তো মহাপ্রভু এই তিনটি মন্ত্র সবসময় গাইতেন একটা হচ্ছে পঞ্চতত্ত্ব মন্ত্র একটা হরে কৃষ্ণ মহামন্ত্র আর এই যেটা এখন গাইলাম আয় নম কৃষ্ণ যাদব আয় নম There are also special chanting, just like we generally chant, we would just say Hare Krishna. It's a four-syllable mantra. তো আমরা এই চারটি অক্ষরের একটা মন্ত্র সবসময় বলতে থাকি হরে কৃষ্ণ But there's another four-syllable mantra which is very popular and very well known in Bengal. আবার এটা ছাড়াও আরেকটা রয়েছে চার অক্ষরের মন্ত্র সেটা বেঙ্গলে খুব popular Gauranga Gauranga Gauranga Gauranga Gauranga Gauranga This is also four syllable. এটাও চারটি অক্ষরের মন্ত্র And Prabhu- Srila Prabhupada says no difference between chanting Hare Krishna and chanting Gauranga. তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং গৌরাঙ্গ নাম জপ করা কোনো ভেদ নেই So, chanting of the holy name, this is the process for the Kali Yuga because Kali Yuga means we're not very pious, we're not very good people. তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই কলিযুগের জন্য খুব উপকারী তো এখানে আমরা কেউ কলিযুগে সবাই যে পাপি এই মানসিক যুগতে সব সময় রয়েছি তাই আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র একমাত্র মন্ত্র রয়েছে of course Vidyanagar is very special Vidyanagar and the place your villages your people are very special. You're very pious people, but most of the world are not as pious as you are. তো বিদ্যানগরে যারা বসবাস করছেন আপনারা সকলেই খুব সজ্জন ব্যক্তি এবং ওনারা খুব ভালো কিন্তু বাইরের জগতের লোক এমনি নয় হরি বল It is stated in Srimad Bhagavatam, Kaler dosha nide rajan astihi eko mahadguna. Kirtanad eva Krishnasya mukta sangha parambrajit. That the age of Kali is full of faults. So, Srimad Bhagavatam e একটা শ্লোক রয়েছে কলের দশে নিধের আয়োজন অস্তি কে কয় মহৎকুণ কৃতনদ্দস্য কৃষ্ণস্য পরম ব্রজিত মুক্ত সঙ্গ পরম ব্রজিত তো এই কলিযুগে একমাত্র হরিনাম আমাদের খুব উপকারী মন্ত্র হতে পারে Just like Bengali people, they're very nice people, but they have a fault. They like to eat fish. তো বাঙালি ভক্তদের খুব সব গুণ ভালো রয়েছে শুধু একটাই কিছু খারাপ রয়েছে তারা মাছ খেতে খুব ভালোবাসে right? How many of you don't eat fish? আপনারা কে কে মাছ খান না Put হাত your, উঠান you don't eat fish, put your hand up. যারা যারা মাছ খান না তারা হাত উঠান তো বাঙালি Nobody. নো বডি কেউ না They're all fish eaters. আমরা সবাই মাছ খাই This is the fault. Kali এটাই Yuga. এটাই আমাদের দোষ কলিযুগের So we learn in Krishna consciousness that it's important to follow vegetarian diet. And vegetarian means also not just no meat, but no fish. তো আমরা কৃষ্ণ ভবনামৃত সঙ্গে যা আমরা কি জানতে পাই যে আমরাকে এই নিরামিষ ভোজন করতে হবে তার মধ্যেও বিশেষ করে শাক সবজি দিয়ে যেমন ভোজন করা হয় সেটা আমরাকে গ্রহণ করতে হবে আর নিরামিষ মানে শুধু মাংস মাংসই নয় এই মাছও রয়েছে hmm. Fish are also souls. They also have a soul. They are also living entities. এই মাছেদেরও আত্মা রয়েছে তারা হচ্ছে একটা জীব. But not meant to eat them. আমরা তারকে খাবার যোগ্য নই fish is a food for animals like cats or other kind of fish তো এই মাছগুলো খাওয়ার জন্য অন্য জন্তু জানোয়ার রয়েছে যেমন হচ্ছে বিড়াল এবং সেই রকমের জন্তু so Hare Krishna devotees they follow vegetarian diet no meat no fish no egg তো হরে কৃষ্ণ ভক্তরা সব সময় ভেজিটেরিয়ান খাবারই গ্রহণ করে কোনো মাংস কোনো মাছ কোনো ডিম গ্রহণ করে না very important we should be kind to other living entities আমাদের খুব মনে রাখতে হবে বিশেষ করে অন্য জীবদের যেন আমরা কষ্ট না দিই so that you may say well vegetarian people they also kill they're taking the plants তা আপনারা ভাবতে পারেন যারা এই যে শাকসবজি খাচ্ছে তারাও প্রাণ নিচ্ছে কারণ গাছেদেরও প্রাণ রয়েছে But you have to understand, plants are the natural food for people. কিন্তু আমাদের বুঝতে হবে যে শাক সবজি গাছগাছড়া আমাদের প্রাকৃতিক আহার The animals and the fish, they're not really meant for people to eat. এই জন্তু জানোয়ার মাছ আমাদের বাস্তবিক আহার নয় We want to practice some spiritual culture. We want to purify our consciousness. আমরা একটু এই ভাগবত তাত্ত্বিক কিছু জীবনধারা আমাদের মধ্যে আনতে চাই But if you just simply eat things like fish and meat, then that is food for your tongue. It is not really food for the soul. তো আমরা যদি এই মাছ ডিম মাংস খেতে থাকি এটা আমাদের জিভের খাদ্য আমাদের আত্মার খাদ্য নয় So you have to understand What are the basic principles in practicing spiritual life? তো আমরা যদি ভগবত তত্ত্বিক জীবনধারা গ্রহণ করতে চাই তো আমাদের জানতে হবে আমাদের বেসিক জিনিসগুলো ন্যূনতম প্রয়োজন জিনিসগুলো কি কি Human life is meant for following some rules just like the government they make laws for the people they don't make laws for the dogs or for the animals তো মানব জাতির আমরা রয়েছে কিছু মনুষ্য জীবনের নিয়ম কানুন মেনে চলার জন্য যেমন গভর্নমেন্ট কিছু নিয়ম কানুন বানায় যেন যেমন জনসম্মান ভালোভাবে থাকতে পারে So the same way the scriptures they have laws for the human beings. তা we are meant to follow principles of religion পালন করা উচিত There are four principles, four pillars of religion. চারটা ধর্মের কাঠামো রয়েছে First of all, mercy. প্রথমটা হচ্ছে দয়া Then austerity. তারপর হচ্ছে তপস্যা Then cleanliness. তারপর হচ্ছে পরিচ্ছন্ন বা পরিষ্কার থাকা And then truthfulness. তারপর হচ্ছে সত্যতা So all of you people you have children, you have family members, you will teach them these things. তাই আপনারা যারা এখানে বসে বসে রয়েছেন তারা নিজেদের পরিবারের ছোট ছেলেদেরকে শেখাবেন যে চারটা ধর্মের মূল স্তম্ভ কি কি You teach your children to be truthful and to be clean. তা আপনার ছেলেদেরকে শেখাবেন কিভাবে সত্য কথা বলতে হয় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় you teach them about being merciful কিভাবে দয়া রাখতে হয় আপনারা যদি এটা পালন করেন না তাহলে কোনো দয়া আপনাদের মধ্যে থাকবে না no intoxication meaning no bidis no pan no alcohol কোনো ধরনের নেশা করা চলবে না নেশা মানে হচ্ছে বিড়ি সিগারেট মদ because these things that stops austerity এগুলো দিয়ে তপস্যা করা সম্ভব নয় Hare Krishna. Hare Krishna. Then no gambling. কোন জুয়া খেলা চলবে না Right? No people waste a lot of money gambling because they're greedy to get more. to manus অনেক ortho নষ্ট kore ফেলে এই jua khele But gambling destroys the quality of truth. এই জুয়া খেলে মানুষের সত্যতা নষ্ট হয়ে যায় and then also no illicit connection in sex. That means in Krishna consciousness there is no abortion. তাই কৃষ্ণ ভবনামৃতে কোনো অ্যাবর্শন করা হয় না And there is no birth control. আর এখানে কোনো জন্ম নিরোধক প্রক্রিয়াও নেই We like children. আমরা ছেলেদের বাচ্চাদের পছন্দ করি And I see that you people also like children. আপনারাও সন্তান সন্তানদের পছন্দ করেন। We see many many children here. এখানে আমরা দেখছি অনেক ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে। So bringing children into the world is very good. তা ছোট ছোট ছেলেদের সন্তানদের এই পৃথিবীতে নিয়ে আসা খুব ভালো কাজ। But it's a responsibility. সেখানে একটা নিজেদের প্রয়োজনতা রয়েছে। শাস্ত্র say don't become mother and father unless you can deliver your child from birth and death আপনি শাস্ত্রতে খুব সুন্দর বর্ণনা রয়েছে যদি সন্তানকে মুক্তি দিতে না পারায় তবে সন্তানকে পৃথিবীতে আনা উচিত নয় you have to know how to deliver them from birth and death তাই আপনাদেরকে জানতে হবে কিভাবে সন্তান সন্ততিদের এই জন্ম মৃত্যুর পরিকাঠামো থেকে উত্তীর্ণ করতে পারবেন you want to train them in these principles cleanliness mercy austerity, truthfulness. তাই আপনাদেরকে উচিত এই ছোট ছোট সন্তান সন্তানীদের দয়া শৌচ তপস্যা ও ক্ষমা এগুলোতে ট্রেনিং দেওয়া These are the pillars of religion. এইগুলো হচ্ছে ধর্মের স্তম্ভ And in order to follow these principles, you need to also chant Hare Krishna mantra. আর এই চারটা স্তম্ভকে টিকিয়ে রাখার জন্য আমাদের আপনাদের সকলকে উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা Every home you should be having kirtan. সব ঘরে হরিনাম সংকীর্তন হওয়া উচিত It's a simple program. You get the instruments just like we are playing kol, kartao, and we have kirtan together. এটা কত সাধারণ প্রক্রিয়া শুধু আপনাদের একত্র হয়ে খোল করতাল আমাদের মতো থাকলেই হলো And everybody in the village can come together and you can all chant Hare Krishna mantra. আপনারা গ্রামে সবাই একত্রিত হয়ে সব একসাথে থেকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করতে পারেন আর you can chant any of the Bengali songs which are written by the Vaishnava acharyas আর আপনারা সাথে সাথে যারা যারা এই বেঙ্গলের অনেক বৈষ্ণবীয় সং রেখেছেন কবিতা গান লেখা আছে সেটা আপনারা গান গাইতে পারেন so this is how to keep your home nice and pure and good consciousness এইভাবে আপনারা নিজের ঘরকে সুন্দর এবং ভালো মানসিকতা দিয়ে রাখতে পারেন বাই চ্যান্টিং দ্য মহামন্ত্র এই হরিনাম মহামন্ত্র জপ করার দ্বারা bring your children into the world let them know how to how to be a good soul through chanting the holy names of God তাই আপনারা সন্তান সন্তানকে পৃথিবীতে নিয়ে এসছেন এবং তারাকে ভালোভাবে শিক্ষা দিন এই কিভাবে ভগবানের নাম জপ কীর্তন করে ভালো ভক্ত হতে পারে Of course, now we see everywhere people come, they come with mobile phone, and they're watching Bollywood movies on the mobile phone. তাই আমরা এখন দেখছি জগতে যত ছোট ছোট বাচ্চারা আছে তারাও হাতে মোবাইল নিয়ে এই জাগতিক বলিউডের সিনেমা দেখছে মোবাইল নিয়ে and they have no interest to go to temple and chant Hare Krishna. এবং তাদের মধ্যে কারো উৎসাহ নেই যে মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করি এবং হরি নাম জপ কীর্তন করি We want people to understand how fortunate you are to have birth in this holy land. আমরা আপনাদেরকে বোঝাতে চাই আপনারা কত ভাগ্যবান এই ভারতবর্ষে জন্মগ্রহণ করা to take birth not just only in Bharatvarsh but in Gauramandala Bhumi শুধুমাত্র ভারতবর্ষ নয় এই গৌরমণ্ডল ভূমিতে আপনাদের জন্মগ্রহণ করা কত সাফল্য সুন্দরতা জানিনি Bharatvarsha is the best place in the universe Bharatvarsha পুরো ইউনিভার্সের জন্য জাগতিকের মধ্যে সবচেয়ে বেস্ট জায়গা and the best place in Bharatvarsh is Goramandala Bhumi and ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে গৌরমণ্ডল ভূমি and in Goramandala Bhumi the best place is নবদ্বীপ ধাম আর গৌরমণ্ডল ভূমির মধ্যে সবচেয়ে সর্বোত্তম জায়গা হচ্ছে নবদ্বীপ ধাম And if you live in Navadweep Dam and just simply watch Bollywood movies, then you're wasting your valuable life. আর এই নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করার পরে আপনি যদি মোবাইলে বলিউডের মুভি দেখেন তাহলে শুধুমাত্র আপনি জন্মকে নষ্ট করছেন you have achieve such a rare gift in this birth আপনি খুব মুশকিল ভাবে এখানে জন্মগ্রহণ করতে পেরেছেন so the founder of Hare Krishna movement he was from Calcutta, he was Bengali. প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আপনাদের কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন And Srila Prabhupada brought this culture. Srila Prabhupada আপনাদের এই কালচারকে এখানে নিয়ে এসেছেন. He taught it to people all over the world. তিনি সারা পৃথিবীতে এই সমাজ ব্যবস্থার কালচারকে দিয়েছেন When Srila Prabhupada was preparing to go to the west someone told him they said you have to learn to use knife and fork শিলা প্রপাত যখন পশ্চিম দেশে যাচ্ছিলেন পাশ্চাত্য দেশে তখন একজন প্রশ্ন করেছিলেন আপনি ওখানে যাচ্ছেন তো আপনাকে চামচ আর স্পুন আর ফর্ক ইউজ করতে শিখতে হবে You know in the west people don't know to use right one right hand is for eating and left hand is for cleaning the body তো পাশ্চাত্য দেশের লোকগুলো জানে না যে এই ডান হাত দিয়ে খাবার খেতে হয় আর বাঁ হাত দিয়ে পরিষ্কার করতে হয় people don't know that use if you use two hands to eat it means you're a meat eater তো সেখানে লোকজন জানে না যে দু হাত দিয়ে খেলে কি ভুল হতে পারে So Srila Prabhupada was training people that they should use right hand to eat, তাই left Srila hand to Prabhupada clean the body. Srila Prabhupada ওনারাকে ট্রেনিং দিচ্ছিলেন যে দু হাত ইউজ করা উচিত নয় ডান হাত দিয়ে খাবার খাওয়া উচিত But this man said to him, oh, you're going to West, you have to use two hands to eat. Everybody uses two hands there. They use one knife and one fork. তো উনি বলছেন প্রপাতকে না না পশ্চিম দেশে ওরা কি করে এক হাতে স্পুন রাখে এক হাতে ফর্ক রাখে তারা দু হাত দিয়েই খাবার গ্রহণ করে কারণ তারা সবাই মাংসাশী and fish eaters তারা মাছ ভক্ষণ করে So Prabhupada said, I'm not going to learn from them, I'm going to teach them. আমি তাদের কাছে শিক্ষা গ্রহণ করতে চাই না আমি তারাকে শিখাতে চাই And Prabhupada taught them how to eat nice food. তাই তা প্রভুপাদ তারাকে কিভাবে শেখালেন কিভাবে ভালো খাবার গ্রহণ করতে পারে rasgulla rasgulla sandesh sandesh barfi barfi rasmalai rasmalai so many nice Bengali sweet is there এতগুলো সুন্দর সুন্দর সুস্বাদু বাঙালি প্রসাদ so prabhupada wanted to give this culture Prabhupada এই কালচার সবাই জগৎবাসীকে দিতে চেয়েছিলেন it's very important to understand you have such a valuable thing, such, such a great treasure in this culture here in Navadvip Dham. তাই নবদ্বীপ ধামে নবদ্বীপবাসীরাকে জানতে হবে যে আপনাদের মধ্যে কত সুন্দর কালচার রয়েছে যা জগৎকে আপনারা গিফট দিতে পারেন দ্যাটস why we've come here. তার জন্য আমরা এখানে এসেছি He is from America Maharaj America থেকে আসছেন I am from UK. Maharaj London থেকে আসছেন others are from africa africa থেকে আসছেন কেউ many are from russia কেউ অনেক রাশিয়ান ভক্ত এসেছে why have they all come here সবাই এখানে আসছেন কেন because they appreciate this is real culture তাই তারা জানে যে এটা হচ্ছে সর্বোত্তম এবং সবচেয়ে বেস্ট কালচার সমাজ ব্যবস্থা of course there is culture in the west there is mcdonald's there is coca cola তো পশ্চিম দেশে রয়েছে ম্যাকডোনাল্ডের কালচার কোকো কোকোকোলার culture that is culture for the hogs in dogs সেটা হচ্ছে শুয়োর ও কুকুরদের culture People who are like hogs and dogs and camels and asses, they want that kind of culture. তো যারা কুকুরদের এই মনোবৃত্তি রয়েছে শুয়োর কুকুর গাধা আর উটের মতো তাদের এই কালচার ওগুলো we want you to understand you have actually the valuable thing here in this culture, this Gora Mandala Bhumi, the culture of cultivating Gora Bhakti, love for Chaitanya Mahaprabhu and the chanting of the holy name. তাই আপনারাকে বুঝতে হবে আপনাদের মধ্যে কি সম্পদ রয়েছে এই গৌরবন্ডল ভূমিতে যে রয়েছে কালচার সেটা জগৎবাসীকে জানাতে হবে তো কিছু কোশ্চেন রয়েছে যা আমরা বাংলায় রূপান্তরিত করবে মহারাজ ইংরেজিতে বলবেন সেটা আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব হ্যাঁ হরে কৃষ্ণ তো আমরা প্রশ্নগুলো নেব সেটা বাংলাতেও ট্রান্সলেট করব ইংরেজিতে থাকবে সাথে সাথে হিন্দি ভাষীদের জন্য অনুবাদ করার চেষ্টা করব তো প্রথম কোশ্চেনটা আসছে can we chant japamala while travelling in the train or we have to chanting or we have to chant in fingers can we chant japa while travelling or we chant in fingers তো ইনি প্রশ্ন করেছেন যে আমরা ট্রাভেল করার সময় যদি কোথাও যাতায়াত করছি তাহলে কিভাবে মালা জপ করব হাতে করব না মালাতে করব What do you mean counting on the fingers? Fingers. Well, if you don't have a mala then you have to count on your fingers. যদি জপমালা না থাকে তাহলে আঙ্গুলে জপ করতে পারেন You have to chant. That's the important thing. Somehow or other, you have to chant. If you're in the train, you can also have your japa mala, you can chant on your japa beads. তো যে কোনো উপায় হোক আপনাকে জপ করাটা মহত্ব দিতে হবে যে ট্রেনে করুন বাসে করুন ট্রেনেও আপনি মালা নিয়ে জপ করতে পারেন আর যদি না থাকে তা আঙ্গুলো আপনি জপ করতে পারেন But sometimes you may be in a difficult some situation, you don't have your japa bead, you don't have a mala, then you can count on your fingers and chant. যদি আপনার কোন কারণে যদি মালা না থাকে তখন আপনি अंगुलियों को तो करेंगे तो हिंदी भाषी के लिए ऐसा है अगर आपके पास माला नहीं है तो आप हाथ में भी अंगुली से भी माला कर सकते हो नाम नाम कार्य बहुदान जैसा विशक्ति तथा पिता नियमता स्मरणे न कालः एतादृशी तव कृपा भगवान् ममापि निनान राज no hard and fast rules. You can chant any time, any place. And we just read, Sarvabhauma said Lord Chaitanya chanted on his fingers. <laughs> he was counting on his fingers. তো হরিনাম জপ করার কোনো Of course, his fingers are তো কোনো এমনি বাধ্যবাধকতার রুলস নিয়ম নেই চৈতন্য মহাপ্রভু এখানে মেনশন করা রয়েছে তিনি আঙ্গুলও অনেক সময় জপ করতেন thing is you want to chant. তো মেন জিনিস হচ্ছে আপনাকে জপ করতে হবে So touching Tulsi beads is auspicious and purifying, তুলসী পিঠ জপ করে খুব মঙ্গলিক কার্য but there's no hard and fast rules. কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই There are soft and slow rules. Follow the regulated principles. তো আপনাদের এই চারটা নিয়মও পালন করতে হবে সাথে সাথে মালা জপ করতে হবে and chant for Krishna's pleasure. আপনাকে জব করতে হবে মেন নেক্সট কোয়েশ্চেন next is doing systematic investment plan via mutual fund or is doing SIP systematic investment plan via mutual fund on monthly basis for a Vaishnava can I do it for can I do it or purchasing stocks for investment purpose as a devotee তো প্রশ্নটা হচ্ছে আমি ভক্ত হয়ে কি এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করে টাকা ইনকাম করতে পারি কি second question mark that's gambling এটা হচ্ছে জুয়া ডিভোটিস ডোন্ট গ্যাম্বল ডিভোটি জুয়া খেলতে পারে না There are people that know what they're doing and they can invest, but generally it's risky. There's so many people offering uh, quick return investments. তো তো এই পৃথিবীতে অনেক লোক There's চায় no তারা- such thing. হ্যাঁ, তাড়াতাড়ি টাকা ইনকাম করতে চায় কিন্তু অ্যাকচুয়ালি তেমনি কোনো জিনিস নেই You should invest your time and money and, you know, when you give money to the Mahabhagavat, you get back millions of times what you give. You really get back. You get, because you get Krishna. So give your time and money for that and work honestly. তাই আপনার এই সময় ও মূল্য আপনাকে ভগবত মহাভাগবতের সেবা লাগানো উচিত সেটা কৃষ্ণের জন্য ব্যবহার করা উচিত third question Number three. I, I won't be able to. তো তৃতীয় কোশ্চেনটা হচ্ছে while travelling outside if we purchase food how we can offer to God or make it prasad how we offer that food to God তো এটা প্রশ্নটা করা হচ্ছে যে আমরা যদি যাতায়াত করছি সেই সময় যদি কোনো খাদ্যদ্রব্য পাই সেটাকে ভগবানের প্রসাদ কিভাবে করতে পারি ভগবানকে কি করে অফার করতে পারি That's not difficult. You, you purchase something, So then you must say some prayers before you take you offer the food in prayer to Krishna. এটা কোনো বড় কথা নয় আপনি যদি কোনো কিছু কেনা কিনেন সেটা ভগবানকে নিয়ে কিছু মন্ত্র পাঠ করতে হবে Generally we offer prayer first to the Guru, then we offer prayer to Panchatattva and then Hare Krishna. তো আমরা প্রথমে গুরুর মন্ত্র পাঠ করি পঞ্চতত্ত্বের মন্ত্র পাঠ করি তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করি ভোগ নিবেদন করি In this way we pray to Lord Krishna through the spiritual master and then through the Panchatattva we're offering the food to Lord Krishna and in this way we can take prasad. তো এইভাবে আমরা প্রথমে গুরুদেবকে তারপর পঞ্চতত্ত্বকে এবং হরে কৃষ্ণ মন্ত্র দ্বারা ভগবানকে আমরা ভোগ নিবেদন করে তারপর গ্রহণ করতে পারি So you you just do it. And, and maybe you you don't. You, of course, you're traveling. You don't have an altar. You don't have bells and things to ring. But you, you can at least offer it. You can recite the prayers, and even if you don't like to do it openly, you can do it in your mind. Offer the food in your mind. তো যদিও সেখানে যাতায়াতের সময় আপনার কাছে অল্টার থাকবে না বেল থাকবে না কিন্তু তাও মনে মনে আপনি ভাগ্য মানসিকভাবে ভোগ নিবেদন করতে পারেন But when you're at home, you can offer the food on the altar in front of a picture. কিন্তু বাড়িতে থাকলে অবশ্যই ভগবানের সামনে তা নিবেদন করা উচিত Also, we have to be a little careful about what kind of food we're offering. তো আমাদেরকে সতর্ক থাকা উচিত কি ধরনের খাদ্য আমরা not that you just buy any anything and offer it. তো আমরা এটা নয় কি যে কোনো জিনিসে ভগবানকে ভোগ নিবেদন করতে রাখলাম You know, if it's cooked food, you should make sure that cook it's vegetarian cooks. আমাদেরকে শুদ্ধ সাত্বিক ভেজিটেরিয়ান জিনিসেই রন্ধন করতে হবে In India, that's not so hard to find vegetarian restaurants and stuff like that. But ইন্ডিয়াতে সব জায়গাতে আপনারা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট পেতে পারেন তো you fourth know, question. you ca- but so we have to, you know, we have to try to have nice things to offer. Not that we just buy a you know a bag of potato chips and ten times a day and please Krishna accept this junk. I like it. It has so much ajinomoto. You know. তো এটা নয় কি আমরা পোটেটো চিপ খেয়ে চিপস জাঙ্ক ফুড কিনে ভগবান কভার করুন ও লর্ড প্লিজ সেফটি এটা গ্রহণ করুন ভগবান তো আমরা তার পরবর্তী কোশ্চেনে যাচ্ছি সেখানে হচ্ছে What is the ultimate goal of life? Become brahmachari, become grihastha life. Please answer all questions. তো আমাদের আলটিমেট জীবনের লক্ষ্য কি হওয়া উচিত গৃহস্থ না ব্রহ্মচারী ultimate goal of life is to go back to Godhead. Ultimately, সবাইকে আমরা ভগবানের কাছে ফিরে যেতে হবে ultimate goal of life is a prem punarto mahan to develop love of God. জীবনের পরম সার্থকতা হচ্ছে প্রেম অপমর্ত মহান লাভ অফ গড ভগবানের ভালোবাসাতে আমরা জানতে হবে doesn't matter if you're brahmachari or grihastha or whatever the important thing you have to develop love for krishna এটা কোনো মানে দাঁড়ায় না আপনি ব্রহ্মচারী গৃহস্থ না সন্ন্যাস শুধুমাত্র ভগবানের উপর ভালোবাসা আপনার থাকা উচিত Bhaktisiddhanta Saraswati Prabhupada was asked this question. He said, oh, Grihastha is better. But he said, not the Grihastha of this world, the Grihastha, the home of Nanda Maharaj. So, Bhakti Siddhanta Goswami ke prashna তো ভক্তি সিদ্ধান্ত গোস্বামীকে প্রশ্ন করা হয়েছিল যে কারা মহান তো ভক্তি সিদ্ধান্ত বলেছে mohan, tara তারা Nanda Maharaj মহারাজের mato hoi. be get take birth in the family of krishna be in the family of krishna So, sab সময় আমাকে Krishna সংসারে থাকতে হবে okay fourth question Hare Krishna Maharaj ji what, is, what inspire you to follow very strict for last many years the process like morning program, attending Srimad Bhagavatam class of other also and how we also can do like this. So মহারাজকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এত বছর থেকে পঞ্চাশ বছর থেকে কৃষ্ণ ভবনামৃতিতে ইনি দুজন মহারাজ এখানে রয়েছেন তো ওনাদের প্রশ্ন করছেন আপনারা কিভাবে এত সুন্দরভাবে মর্নিং প্রোগ্রাম থেকে আরম্ভ করে সব ভাগবত কথা সব কিছু করে যাচ্ছেন এতদিন ধরে Prabhupada gave us that program and said if we follow that, you know, we'll develop love for Krishna. And it's so nice. তো শ্রীলা প্রভুপাদ আমাদেরকে এই নিয়ম ধারা দিয়েছে সেটা কত সুন্দর It's not difficult. It's so wonderful, nice thing to do. So, এটা কত সুন্দর জিনিসটা আমরা পালন করে যাচ্ছি For me, that's We take pleasure in these things. আমরা এটাতে আনন্দ পাচ্ছি The, the materialists, they're taking the, the lower, the pleasure of the hogs and dogs. যারা জড় জীবনধারা করে তারা ঈশ্বর আর কুকুরের মতো জীবনযাত্রার জীবনই পছন্দ করে But devotees are getting the higher taste. তা ডিভোটিরা উন্নত স্বাদ আস্বাদন করছে Chanting and dancing, hearing Srimad Bhagavatam, taking prasadam. তো এখানে মালা জপ করে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে এবং ভগবানের সঙ্গে ভক্তদের সঙ্গে থেকে তারা আনন্দে থাকছে Hare Krishna Maharaj please accept my humble obeisances I want to know the relation between disciple and spiritual master. I will be somewhere and my master will be somewhere. How he monitor my progress and in spiritual world will he be with me? তো প্রশ্নটা করা হচ্ছে মহারাজকে আমি কি করে জানবো গুরু মহারাজের সাথে আমার সম্পর্ক কিরকম আমি এখানে আছি গুরু মহারাজ এক অন্য জায়গায় আছেন আর আমার স্পিরিচুয়াল আধ্যাত্মিক প্রগতি উনি কিভাবে বিবেচনা করবেন আর উনি কি তখন ভগবত ধামে যাবেন উনি আমার সঙ্গে থাকবেন কি Well, yeah, if you take this, if you take me back to Godhead, I'll be with you. যদি যদি ভগবত ধামে ফিরে যেতেন তাহলে আমি সংসারের সঙ্গে থাকবো Disciples should want to take the Guru back to Godhead. Disciple উচিত যেমন গুরুদেবকে ভগবত ধামে নিয়ে যেতে পারে You have to understand also, Guru is one but it comes in many forms আপনাদের জানতে হবে যে গুরু একই তত্ত্ব কিন্তু it's not just only diksha guru but there's also shiksha gurus এটা শুধুমাত্র দীক্ষা গুরু নয় শিক্ষা গুরু রয়েছে so they're all doing that that important service they're all trying to help us out of this material world তাই দীক্ষাগুরু ও শিক্ষাগুরু তারা সবাই এই গুরুত্বপূর্ণ সেবাটি করে যাচ্ছেন And there's five basic rasas, you know, we can have a relationship with Krishna, same thing with the Guru. তো আমাদেরও ভগবান কৃষ্ণের সাথেও সেরকম সম্পর্ক রাখতে হবে যেমন আছে ভগবানের গুরুদেবের সাথে Generally the guru is master and the disciple is servant, but sometimes the guru gets very old, invalid, and the disciple becomes almost the master. And তো অনেক সময় প্রথম প্রথমে গুরু শিষ্যের মাস্টার প্রভু হয়ে থাকে এবং পরে কিছুদিন পরে যখন গুরুদেব বৃদ্ধ হয়ে যান তখন শিষ্য মাস্টার হয়ে যান প্রভু হয়ে যান এবং গুরুদেবকে দাসের মতো তো সেই সময় গুরুদেবকে তারা তার সার্ভিস করতে হয় This the Guru two. is always serving. He's trying to give Krishna to everybody. তো গুরু সবাইকে চায় ভগবানের ভগবানকে ভগবানের to করতে There are two ways to associate with Guru. One is by Vapu, other is Vani. And Prabhupada said Vani is more important because Vani is eternal. তো প্রভুপাদ চাইতেন দুভাবে গুরুদেবের সেবা করা উচিত সেটা হচ্ছে বপু সেবা আর হচ্ছে বাণী সেবা তার মধ্যে বাণী সেবার গুরুত্বটাই বেশি রয়েছে They want to associate not just with the, the physical form, maybe, maybe with you, maybe far away. You may not be able to associate with the Guru. Just like I took initiation from Srila Prabhupada, but Srila Prabhupada departed in 1977. So, how do we associate? We associate with Prabhupada through his books. He said, I will live forever by my books. তো শিলা প্রপাত বলেছেন যে যেমন এক্সাম্পল দিয়ে মহারাজ নিজে বলছেন যে উনিশশো সাতাত্তর সালে শিলা প্রপাত অক্রপট হয়েছেন কিন্তু শিলা বলে গেছেন I live in my books আমি আমার বইয়ের মধ্যে জীবিত রয়েছি তাই এই বাণী সেবার গুরুত্বটা এখানে খুব বিশেষভাবে রয়েছে So associate with your guru by his instructions. আমরা গুরুদেবের যে উপদেশ রয়েছে বাণী রয়েছে তা দিয়ে আমরাকে ফলো করে জীবন ধারণ করা উচিত Will you be with the Guru in the spiritual world? Well, there, I said there's so many gurus. There, there- there's the Shiksha Guru, there's the Vatma Pradaksha Guru. It's not just only Diksha Guru. তো সে- আপনারা কি ভগবত ধামে গুরুদেবের সাথে থাকতে পারেন হ্যাঁ গুরু তো অনেক ধরনের রয়েছে পথপ্রদর্শক গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু But the important thing is that if you're going to go to the spiritual world, you go to be with Krishna. তো যদি আপনারা ভগবত ধামে ফিরে যেতে চান তাহলে আপনারা ভগবত ধামে গিয়ে কৃষ্ণের সাথে অবশ্যই থাকবেন and all of his pure devotees আর সবাই ওখানে শুদ্ধ ভক্ত রয়েছে so you won't be missing anything তাই সেখানে আপনার কোনো কিছু মিস করবেন না so we go to fifth question yeah this is a question in bengali এটা তো ধামের মধ্যে পড়ছে কিন্তু সবাই গীতা পড়ে না জব করলে করে না শুধু বায়না দেয় যে আমি আমিষ খাই শুদ্ধ নয় এখন বয়স হয়নি যদি দয়া করে উপায় দেন কিভাবে এরা ভক্ত হয় তো this a question from devotee for this area he said that this is in within the dham this place is within the dham every one is not reading Bhagavad Gita everyone is not chanting, giving excuse that I eat meat, fish, egg and I am not pure and it's not my age also. So kindly advise how I can preach them. Well, yes, it's true. Uh, they're eating meat, fish, eggs. They may say, I'm not pure. Well, we, we say anyone can chant Hare Krishna. You don't have to be pure. তো এটা আমরা ওনারা বলতে পারে যে আমরা আমিষ খাচ্ছি কিন্তু এখানে জন্তু জানারাও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারে You want to, if you will start chanting Hare Krishna, then you will see how your life can change. আপনারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে শুরু করেন আপনারা দেখবেন জীবন কিভাবে পরিবর্তন হচ্ছে But you have to want to improve yourself. কিন্তু নিজেকে প্রথমে পরিবর্তন করতে হবে উন্নত করতে হবে Do you want a better life? আমরা একটা ভালো জীবনযাত্রা চাই or do you just want to continue like the pigs and the dogs আর আপনার কি তো চাই এভাবেই শুধুমাত্র শুয়োর আর কুকুরদের মধ্যে জীবনযাত্রা চালিয়ে যেতে the pigs eat anything শুয়োর যা কিছু অখাদ্য গ্রহণ করে they just want to live that kind of life then what can we, we how can we help you we can't we can't do anything to help you আমরা কি তাদের মতো জীবন ধারণ করতে পারি তাহলে সেভাবে বিপদ হবে আমাদের Just like if you if you go to doctor and doctor gives you some medicine but you say no I'm not going to take the medicine so how can you get better তো আপনি যদি কোনো ডাক্তারের কাছে গিয়ে বলেন আমার এই অসুখ হয়েছে তার একটু ওষুধপত্র দিন কিন্তু সেই ওষুধ যদি না গ্রহণ করেন তাহলে কি করে উপকার পাবেন So you come to devotee and devotee tells you you should chant hari Krishna And you say, oh no, I, I, I, I, I'm not pure and so on, so many excuses. You have to want to become pure. You have to want to give up the bad habits. তো আপনি যদি কোনো ভক্তের কাছে যান এবং তাকে বলেন আমি হরিনাম জপ করতে চাই কিন্তু আমি আমিষ ভোজি এসব বধগুরুগুলো আমার রয়েছে কিন্তু এখানে বলছে যদি ভালো হতে চান আপনাকে সেই জিনিসগুলো পালন করতে হবে Yeah. Just do it. শুধু করে যান এটা পালন করুন Lord Chaitanya didn't come to get all the save all the pure people. তো চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র পবিত্র লোকদের উদ্ধার করতে আসেননি That would be like saying I can't take a bath because I'm dirty. তো এটা বলেনি যে আপনি নোংরা তাই আপনাকে নিয়ে যাব না ভগবত ধামে It doesn't make a lot of sense but এটা কোনো মানে দাঁড়ায় না Anyone can chant then gradually we'll get purified and we can chant better. সবাই যে কোনো লোক এই হরিনাম জপ করতে পারেন এবং ধীরে ধীরে উন্নত হতে পারেন Haribol we taking the next question how to increase our dependence on Krishna how to increase our dependence on Krishna. How to increase our dependence on Krishna. কিভাবে আমরা ভগবান কৃষ্ণের উপর আমাদের আত্মনির্ভরতা বাড়াতে পারি You're already dependent on Krishna for everything. You want to realize it. আমরা সবকিছু যেন ভগবানের উপরেই ডিপেন্ড করে রয়েছি আত্মনির্ভর করে রয়েছি not a blade of grass moves without the will of the lord we're completely dependent on krishna for everything but realizing that is by practicing bhakti একটা ঘাসের পাতা ভগবানের অনুমতি ছাড়া নড়তে পারে না তাই আমরা ভগবানের উপর সম্পূর্ণ আত্মনির্ভর করে রয়েছি and hearing and chanting about krishna তাই এই শ্রবণ ও কীর্তনের দ্বারাই ভগবানের কাছে আমরা স্বর্ণকৃত আত্মনির্ভর করতে পারি We think we're the doer, that's Krishna says, especially a stupid person তো আমরা যদি নিজেকে কর্তা ভাবি সেটা হচ্ছে সবচেয়ে মূর্খামির কাজ কারণ আমরা সবকিছু ভগবানের দ্বারাই পরিচালিত হচ্ছে you have to associate with devotees আমাদের ভক্তির সঙ্গ গ্রহণ করতে হবে Devotees all depend on Krishna. সব ভক্তরা ভগবানের উপর আত্মনির্ভর করে রয়েছেন next question what is the meaning of having faith on word of spiritual master and scriptures and how a sadhak fails in this and doubts his faith. What, what is the meaning of? Second question. Having faith in the words of the spiritual master. Now, what does it mean to have faith in the words of the spiritual master and scriptures and scriptures? and how a falls in sadhaka তো এই প্রশ্ন করছে যে আমরা fails in this and doubts his faith. তো এখানে বাংলা প্রশ্ন করা হচ্ছে যে আমরা কি করে Faith, হ্যাঁ faith is the most important thing. and We read that again and again. If you do this with faith, with love, with faith, then you get all these results. If you chant with faith, if you serve with faith, if you do whatever with faith, you believe it. This is going to work. People have faith in so many things. তো আমাদের উপর যে যদি আমরা শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাসের সাথে যদি আমরা কোনো কিছু কাজ করি তার রেজাল্ট আমরা পেতে পারি তো এই প্রশ্ন ছিল যে কিভাবে আমরা নিজেদের গুরুদেবের উপর এবং শাস্ত্রের উপর আমাদের শ্রদ্ধা থাকতে পারে আর কোনো সাধক যদি তাদের থেকে পতন হয়ে যায় তার কি করা উচিত সো another word is trust. You you you trust Krishna, you trust the scriptures, you trust the guru. Is not gonna mislead you you. He's telling you the right path. You take It's like if you ask somebody, you get to the where there's two or three roads, and you say, "Which way should I go?" And the person says this way, and you say, "Well, I think I'll go that way." That means you don't have faith in that <laughs> person. You have faith in your mind, but the spiritual master is telling us how to get to Krishna. Faith means you, you believe it and you follow it. Trust মানে হচ্ছে বিশ্বাস আমাদের বিশ্বাস রাখতে হবে গুরুদেবের উপর শাস্ত্রের উপর এবং কৃষ্ণার উপর যদি আমরা কোনো দুটো রাস্তা দেখি দুমুখ রাস্তা কাউকে জিজ্ঞাসা না করে নিজের মনের মধ্যে লেফট রাইটে চলে যায় সেটা আমাদের মূর্খামি হবে So how does a sadhaka তো সাধক যদি ভাবে I am better or maybe somebody knows knows যদি সাধক ভাবে যে আমি বেশি জানি তাহলে ওখানে উনি ভুল করে বসবেন if you have weak faith then you can be misled very easily. তাই দুর্বল আত্মবিশ্বাস আমাদেরকে পতনের কারণ হতে পারে But if you have faith in the holy name, you'll keep chanting, keep chanting, keep chanting, even if you, you know, don't feel like you're getting, you know, I don't know what, what sometimes the devotee is thinking, you know, I'm supposed to get, see <coughs> all kinds of visions of Krishna or something. No, you have faith. This is what the spiritual master says. This is what this acharyas say, and I'll do it. I'm going to get there. তো আমাদের খুব বিশ্বাস দৃঢ়তার সাথে আমাদের আচার্যরা কি বলেছেন গুরুদেব কি বলেছেন শাস্ত্র কি বলেছেন সেই ফেত নিয়ে বিশ্বাস নিয়ে আমাদের হরিনাম জপ করে যেতে হবে And if you don't have faith, you can get it by associating with people who have faith. যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমাদের কাছে বিশ্বাস কার কাছে নিতে হবে যার মধ্যে বিশ্বাস রয়েছে সেই সব ভক্তদের সঙ্গ নিতে হবে But if you associate with people who don't have faith, then it will be difficult to to keep faith or to have faith কিন্তু আমরা যদি এমন ভক্তদের সঙ্গ করি যার বিশ্বাস নেই তাহলে আমাদেরও পতন হতে পারে we reflect the qualities of the people we associate with তো আমাদের মধ্যে সেটাই ঝলক পায় যার মধ্যে প্রতিবিম্বিত হয় যার যার গুণ যার মধ্যে রয়েছে so important to get the right association তাই আমাদের ভালো শুদ্ধ সেরকম সঙ্গ আমাদের নিতে হবে last question last question how to take care of deities while we are travelling deities remains in home or should they be travelling with us তো প্রশ্নটা করা হচ্ছে যদি আমরা কোনো বিগ্রহকে বাড়িতে থাকে তার সেবা আমরা যখন কিভাবে করতে পারি যখন আমরা দূরে থাকি তাকে কি সঙ্গে নিয়ে যাব না কিভাবে সেবা করব Well, if you have a, sh- uh, like a, a Shaligram Shila or a Govardhan Shila, then you could say it's, it's more convenient to travel with you. You can keep it with you and do the puja every day. তো আপনার থেকে যদি ছোট্ট শালগ্রাম শিলা থাকে সেটাকে আপনি ক্যারি করে নিয়ে যেতে পারেন নিজের সাথে এবং সেখানেই পূজা অর্চনা করতে পারেন But if you have actual deities, then generally they should stay in the temple. They don't travel. কিন্তু যদি আপনার কাছে বিগ্রহ থাকে তা মন্দিরে থাকা উচিত Now if you have deities at home, then somebody else in the home should continue the puja when you go traveling. বিগ্রহ যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে কাউকে না কাউকে সেই বিগ্রহের পূজা অর্চনা করে যেতে হবে So like that, you have to make arrangements. If nobody's at home and you're going to go traveling, then you have to find somebody who, maybe a neighbor or a friend or a nearby temple, that they will continue to do the puja for you. If you if you're going traveling and no one is at home, you may be alone at home and there's nobody else there to do the puja. যদি আপনি বাড়িতে একা থাকেন আর ডেটিসকে রেখে যে দূরে যেতে হয় তাহলে কিভাবে পূজা করবেন So then you ask a friend or you ask a neighbor or else you put the deities into a temple. তো তখন আপনি আপনার কোনো একটা ভালো অন্তরঙ্গা বন্ধুকে সেই পূজার অর্চনার দায়িত্ব দিতে হবে আর যদি না পারেন তাহলে কোনো মন্দিরে সেই ডেটি বিগ্রহকে রেখে যেতে হবে But if it's possible, you may be able to take the deity with you if they're not too big, if they're Small? If they're small size, যদি ছোট ছোট বিগ্রহ হয় তাহলে আপনি সেটাকে সঙ্গে নিয়ে যেতে পারেন স্নান অর্চনা করতে পারেন সেখানে পূজা অর্চনা করতে পারেন not very convenient for the deities to have to go traveling কিন্তু এটা বিগ্রহকে বড় বড় বিগ্রহকে সাথে নিয়ে যাওয়া খুব কষ্টকর হরে কৃষ্ণ তো আমরা আজ প্রভুপাদের দুজন মহারাজকে এখানে পেয়েছেন প্রভুপাদের শিষ্য যারা নাইনটি সেভেন্টি ওয়ানে আজ থেকে পঞ্চাশ বছর আগে শিলা প্রভুপাদের শিষ্য প্রথম প্রথম হয়েছিলেন তো প্রথমে আমি কবিচন্দ্র স্বামী মহারাজ এখানে রয়েছেন উনি চায়না জাপান রাশিয়া এইসব জায়গাগুলিতে প্রচার করেছেন আর ইন্টারন্যাশনাল গ্রুপে এই চালিয়ে যাচ্ছেন আর আমাদের সাথে রয়েছেন পরম পূজ্য ভক্তি বিঘ্ন বিনাশ নরসিংহ স্বামী মহারাজ উনি নাইনটিন সেভেন্টি ওয়ানে ইনিসিয়েশন হয়েছেন এবং এই মায়াপুর ইনস্টিটিউটে তিনি ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভব করছেন এবং বিভিন্ন দেশে মালয়েশিয়া এইসব জায়গাতে প্রচার করে এখানে আসছেন থাইল্যান্ড মালয়েশিয়া এখান থেকে প্রচার করছেন এমন অনেক ভক্ত ইন্টারন্যাশনাল ভক্তকে উনিই পরিচালনা করছেন হরে কৃষ্ণ Srila Prabhupada ki. জয় Go back to Vrinda ki. His Holiness Kavichandra Swami Maharaj ki. His Holiness Bhakti Vigna Vinash Narasimha Swami Maharaj ki. Navadip Dham Prakami Bhakta Penda Ki Jai. Gaur Premanandi. Janamuni Dham Ki. And so- See how the people here are so nice. So many coming in. Not like other places. So many questions.